প্রিয় শিক্ষার্থী কিন্তু Kasbamajai A H online high স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে আছি আমি রানী মণ্ডল সহকারী শিক্ষক Kasbamajai A H high school Pangsha Rajbari আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং সেই সঙ্গে আমার সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত আছো আমি বাইশ সালের এসএসসি পরীক্ষার্থী তাদের সঙ্গে সংশোধিত অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস যেটা সেটা নিয়ে আলোচনা করব আমার সাবজেক্ট ইংরেজি সেকেন্ড পেপার তাহলে তোমরা আমার সঙ্গে থাকো দেখো আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের মোট মার্কস ষাট আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের পরীক্ষা হবে একশো মার্কসের সেখানে আমাদের গ্রামার ফাংশনের মধ্যে মার্কস থাকবে ষাট সেখানে আমাদের প্রথম যেটা fill in the blanks with suitable preposition article and zero article অর্থাৎ আমাদের এক নম্বর আইটেমে বিগত বছরগুলোতে যেটা ছিল সেটা হচ্ছে সুইটেবল ওয়ার্ড উইথ কুলু আর এখন আমাদের আসছে fill in the blanks with suitable preposition article and zero article অর্থাৎ আমরা এক নম্বরের যে আইটেমটা সেটা পূরণ করব প্রিপোজিশন এবং আর্টিকেল দিয়ে ওটা আমাদের উইদাউট কুলু কোনো কুলু দেওয়া থাকবে না আমাদের বাইরে থেকে আনা লাগবে এবং এর মার্কস ফাইভ আমাদের দ্বিতীয় আইটেম যেটা সেটা হচ্ছে fill in the blanks with suitable words from the box অর্থাৎ সুইটেবল ওয়ার্ডটা আমাদের দেওয়া থাকবে দুই নাম্বার তিন নাম্বারে আছে এর মার্কস পাস আমাদের তিন নাম্বার আইটেমে আছে table make six sentence using parts of sentence from each column of the table below অর্থাৎ আমাদের বিগত বছরগুলোতে তিন নম্বরের টেবিলের মার্ক ছিল পাঁচ এবারে আমাদের টেবিলের মার্কস হয়েছে ছয় আমাদের চার নাম্বার আইটেম দেখো complete the flame text with right from of the verbs given the box অর্থাৎ এটা আগের আঙ্গিকেই আছে আমাদের বক্সের মধ্যে ভার্ব দেওয়া থাকবে আমরা যখন অ্যান্সারটা লিখবো তখন আমাদের ভার্বের সঠিক ফর্মটা দেওয়া লাগবে এখানে আমাদের মার্ক ছিল পাঁচ এখন নতুন যে সংশোধিত সিলেবাস এখানে আমাদের মার্কস হয়েছে দশ আমাদের পাঁচ নাম্বার আইটেমে বিগত বছরে ছিল ন্যারেশন সেটা আমাদের বাদ দেওয়া হয়েছে নতুন সিলেবাসে এখন পাঁচ নাম্বার আইটেমে হয়েছে change the sentence according to direction অর্থাৎ ট্রান্সফরমেশন অথবা ডিরেকশন আমরা যেটা বলি এখানে আমাদের মার্কস দশ গত বছরগুলোতেও দশ মার্ক ছিল এখানেও দশ মার্কস আছে তবে এখানে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে আইটেমটা এটা আমাদের বাদ গেছে এরপর আমাদের যে আইটেম সেটা হচ্ছে ছয় কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ একটা ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করা লাগবে এখানে আমাদের মার্কস পাঁচ এখান থেকে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা উঠে গেছে আমাদের সাত নাম্বার আইটেম হচ্ছে সাফিক্স প্রিফিক্স গত বছরগুলোতেও সাফিক্স প্রিফিক্স ছিল যেভাবে সেভাবেই আছে এখানে শুধু মার্কসের একটু পার্থক্য হয়েছে আমাদের গত বছরের মার্কস ছিল পাঁচ এবারে মার্কস হয়েছে সাত আমাদের আট নম্বরের আইটেম হয়েছে ট্যাপ কোশ্চেন ট্যাপ কোশ্চেনের মার্কস ছিল পাঁচ এখানে ট্যাপ কোশ্চেনের মার্কস হয়েছে সাত দেখো আমাদের নয় number item punctuation and capitalisation এটা আমাদের বিগত বছরে যেভাবে ছিল এভাবেও সেভাবেই আছে তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো এখন আমাদের মোট আইটেম গ্রামারের উপর ষাট মার্কস সেখানে আইটেম হয়েছে নয় আর মার্কসটা আমি আবার বলছি মার্কস এক এবং দুইয়ে এখানে পাঁচ পাঁচ এখানে তিন নাম্বারের টেবিলে মার্কস হয়েছে ছয় চার নাম্বারে রাইট হোমওয়ার্ক ভার্বে মার্কস হয়েছে দশ পাঁচ নাম্বারে আমাদের ডিরেকশন এখানে দশ আর আমাদের মার্কস কমপ্লিটিং সেন্টেন্সে পাঁচ আছে সাত নাম্বার সাফিক্স প্রিফিক্সে আমাদের মার্কস হয়েছে সাত আট নাম্বারে মার্কস হয়েছে আট এবং আট নাম্বার আইটেমটা আমাদের ট্যাপ করছেন নয় নাম্বারে আছে সাফিক পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানে মার্কস আছে পাঁচ এখন আমি তোমাদের সঙ্গে যে টপিক্সটা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে পাঁচ নাম্বার ট্রান্সফরমেশন তাহলে তোমরা আমার সঙ্গে বোর্ড ফলো করো দেখো ট্রান্সফরমেশন আমি ট্রান্সফরমেশন প্রথমে বলবো ট্রান্সফরমেশন এর অর্থ হচ্ছে আমাদের এখানে আমরা অবলিগে দিব ডিরেকশন ডিরেকশন অর্থাৎ আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের শেষে একটা ডিরেকশন থাকবে আমাদের সে ডিরেকশন মোতাবেক কাজ করতে হবে কিন্তু সেন্টেন্সটাকে এমনভাবে আমরা পরিবর্তন করব যেন সেন্টেন্সের অর্থ ঠিক থাকে তাহলে এর মধ্যে আমাদের দেখো আছে অ্যাফার্মেটিভ নেগেটিভ तारों के टिप इम्परेटिव एक्स exclamatory exclamatory voice voice sense এবং ডিগ ডিগ দেখো আমাদের এই যে ডিরেকশন অবলিক ট্রান্সফরমেশন আমরা ডিরেকশনও বলতে পারি ট্রান্সফরমেশনও বলতে পারি এই আইটেমগুলোর মধ্যে আমাদের আছে অ্যাফার্মেটিভ নেগেটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমাদের নেগেটিভ করতে হবে কখনো নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে হবে কখনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টোগেটিভ কখনো নেগেটিভ সেন্টেন্সকে ইন্টোগেটিভ আবার কখনো কখনো আমাদেরকে ডিরেকশনে ইম্পারেটিভ থাকবে আমাদের এক্সক্লামেটরি করতে হবে কখনো ভয়েস চেঞ্জ থাকবে ডিগ্রি থাকবে আমাদের এই আইটেমগুলোর মার্কস হচ্ছে দশ এখন আমি তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের মধ্যে আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব এর মধ্যে যে নিয়মগুলো থাকবে সেগুলো আমি তোমাদের এক নজরে একটু বলছি দেখো অনলি অনলি নিয়ম থাকবে মাস্ট মাস্টের নিয়ম থাকবে এভরি এর নিয়ম থাকবে অনলি মাস্ট এভরি অলওয়েজের নিয়ম থাকবে আবার কখনো কখনো এগুলো কিছুই থাকবে না সেক্ষেত্রে আমরা বোঝার জন্য একটা নাম দিয়েছি সিম্পিল সিম্পিল নিয়ম এখন অনলিটা আমাদের দেখব বসবে কি কি ক্ষেত্রে অনলি বসবে ব্যক্তি বস্তু বয়স ঋতু যখন অনলি ব্যক্তির ক্ষেত্রে বসবে তখন কীরকম হবে দেখো only the only the only the boy can do the work দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি only the boy can do the work শুধুমাত্র বালকটি কাজটা করতে পারে এটা আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ দেখো এখানে ডিরেকশনে যদি নেগেটিভ থাকে এখানে ডিরেকশনে আমরা দেখলাম নেগেটিভ তাহলে আমরা কিসের নিয়ম দেখো অনলি এর নিয়ম অনলিটা বসছে কিসের পরিবর্তে দি বয় অর্থাৎ ব্যক্তি ব্যক্তির পরিবর্তে যখন অনলি বসবে তখন অনলির পরিবর্তে আমরা দিব নান নানবাট আমাদের প্রথম সেন্টেন্সটার মানে ছিল only the boy can do the work শুধুমাত্র বালকটি কাজটা করতে পারে আমাদের যখন ডিরেকশন অনুসারে আমরা নেগেটিভ করব তখন অনলির পরিবর্তে আনবো none but none but the boy can do the work এই সেন্টেন্সটার অর্থ দাঁড়াবে বালকটা ছাড়া অন্য কেউই কাজটা করতে পারে না তাহলে none but the boy can do the work দেখো আমাদের ওয়ানলি ওয়ানলি বসবে ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে যখন অনলি বসবে তখন অনলির পরিবর্তে আমরা দিব নান বাট তোমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে নাম্বারটা সবসময় উত্তর বাক্যের প্রথমে হবে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে নানবাট অনলির পরিবর্তে বাকি অংশটা ঠিকভাবে বসে যাবে কোথায় কোনো পরিবর্তন হবে না অনলি কখনো যদি বস্তুর পরিবর্তে বসে তাহলে কি হবে দেখো we have only two pens we have only two pens আমাদের মাত্র দুইটা কলম আছে এখানে দেখো ওয়ানলিটা কিসের ক্ষেত্রে বসছে দুইটা কলম অর্থাৎ বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে যখন অনলি বসবে তখন আমরা কি করব অনলি পরিবর্তে দিব নাথিং বাট এবং এক্ষেত্রে ওয়ানলিটা যেখানে আসে আমরা নাথিং বাটটা ঠিক সেখানেই বসাতে পারবো we have nothing but two pens. আমাদের দুইটা কলমে বেশি নাই অন্যের ক্ষেত্রে ব্যক্তি হলে আমরা ব্যক্তির পরিবর্তে দিব নানবাট এবং নানবাটটা সমস্ত সময় উত্তর বাক্যের শুরুতে আর অনলি যখন বস্তুর ক্ষেত্রে বসবে বস্তুর ক্ষেত্রে অনলির পরিবর্তে আমরা দিব নাথিং বাট এটা যেখানে অনলি থাকবে ঠিক সেখানেই আমরা দিব এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বয়সের ক্ষেত্রে only 50 years old. You are only 50 years old. আপনার বয়স মাত্র পঞ্চাশ বছর you are only fifty years old দেখো অনলির পরিবর্তে এখানে কি আছে অনলির পরবর্তী ওয়ার্ড ফিফটি ইয়ার্স অর্থাৎ পঞ্চাশ বছর এখানে আমরা দেখতে পাচ্ছি অনলিটা বসছে বয়সের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে যখন অনলি বসবে তখন আমরা অনলিটাকে তুলে দিয়ে এর পরিবর্তে দিব নট মোর দ্যান তাহলে আমাদের অ্যান্সার আসবে you are not more than fifty years ওর আপনার বয়স ছিল মাত্র পঞ্চাশ বছর আপনার বয়স পঞ্চাশ বছরের অধিক নয় কখনো কখনো তাহলে আমরা অনলি দেখো কয় ক্ষেত্রে দেখতে পেলাম ব্যক্তি বস্তু বয়স আমাদের আরেকটা ক্ষেত্রে কখনো কখনো আসতে পারে সেটা হচ্ছে ঋতু দি the cuckoo the cuckoo sing only in the spring in the spring the cuckoo sing only in the spring কোকিলেরা শুধুমাত্র বসন্তকালে গান করে দেখো বয়স ঋতুর ক্ষেত্রে যখন অনলি আসবে তখন আমরা অনলির পরিবর্তে এখানে আমরা বয়সের ক্ষেত্রে দিয়েছি নট মোর দ্যান এখানে ঋতুর ক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে দিব নেভার বাট তাহলে আমাদের অ্যান্সার আসবে the cuckoo sing never but in the spring the cuckoo sing only in the spring কোকিলেরা শুধুমাত্র বসন্তকালে গান করে আমাদের ডিরেকশনে ছিল নেগেটিভ আমরা ঋতুর ক্ষেত্রে যখন অনলি থাকবে তখন ঋতুর ক্ষেত্রে অনলি থাকলে অনলির পরিবর্তে আমরা দিব নেভার বাট আমাদের অ্যান্সারটা আসলো the cuckoo sing never but in the spring তাহলে আমরা ডিরেকশন অথবা ট্রান্সফরমেশনের মধ্যে আমাদের ছিল affirmative negative interrogative imperative exclamatory voice sense degree এর মার্ক ছিল দশ তার মধ্যে থেকে আমরা কি করলাম শুধু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমাদের নিয়ম আসবে অনলির নিয়ম মাস্টের নিয়ম এভরির নিয়ম অলওয়েজের নিয়ম সিম্পল নিয়ম যেখানে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে কোনো কিছুই থাকবে না তখন আমরা বোঝার সুবিধার্থে একটা সিম্পল নিয়ম নাম দিয়েছি এর মধ্যে আমরা আজকে যে নিয়মটা করলাম সেটা হচ্ছে অনলির ক্ষেত্রে এবং আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অনলি কোন কোন ক্ষেত্রে বসে এবং কোন কোন ক্ষেত্রে বসলে অনলির পরিবর্তে কি হয় আমরা দেখতে পেলাম অনলি আমাদের বসছে চার ক্ষেত্রে ব্যক্তি বস্তু বয়স ঋতু যখন ব্যক্তির ক্ষেত্রে আমাদের অনলি ছিল সেখানে আমাদের একটু মনে রাখার বিষয় ছিল মনে রাখার বিষয় হচ্ছে ব্যক্তির পরিবর্তে অনলির পরিবর্তে আসবে নানবাট এবং নানবাটটা সবসময় উত্তর বাক্যের শুরুতে অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে অনলি থাকলে আমরা অনলির পরিবর্তে দিব নানবাট এবং নানবাটটা সবসময় আমাদের উত্তর বাক্যের শুরুতে এটা তোমাদের মনে রাখতে হবে আমাদের দ্বিতীয় ছিল বয়স বয়সের ক্ষেত্রে যখন অনলি থাকবে তখন অনলির পরিবর্তে আমরা দিব নট মোর দ্যান তারপর আমাদের একটা ছিল বস্তু বস্তুর ক্ষেত্রে আমাদের যখন অনলি থাকবে অনলির পরিবর্তে আমরা দিব নাথিং বাট সর্বশেষ আমরা যেটা দেখতে পেলাম ঋতুর ক্ষেত্রে যদি কখনো আমাদের অনলি থাকে তাহলে অনলির পরিবর্তে আমরা দিব নেভার বাট আমি আবার বলছি শোনো আমাদের অনলি দেখতে পেলাম চার ক্ষেত্রে বসবে ব্যক্তি বস্তু বয়স ঋতু ব্যক্তির ক্ষেত্রে আমাদের অনলির পরিবর্তে দিব নান বাট বস্তুর ক্ষেত্রে অনলির পরিবর্তে দিব নাথিং বাট বয়সের ক্ষেত্রে আমরা দিব নট মোর দ্যান এবং ঋতুর ক্ষেত্রে দিব নেভার বাট এরপর আমরা যে নিয়মটা করব সেটা হচ্ছে মাস্ট পর আমরা করব মাস্টার নিয়ম মাস্টার প্যারেন্টস আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে মান্য করব আমাদের ডিরেকশনের মধ্যে আছে নেগেটিভ অর্থাৎ আমরা মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কিভাবে করব দেখো মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করব তখন মাস্টের পরিবর্তে আমরা দিব ক্যান নট বাট এখানে আমাদের যে সেন্টেন্সটা আছে we must obey our parents আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে মান্য করব তাহলে মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে হলে মাস্টের পরিবর্তে দিব ক্যান নট বাট আমাদের অ্যান্সার আসবে উই ক্যান নট বাট বাকি অংশটা আমাদের ঠিকভাবে বসে যাবে ওবে আওয়ার প্যারেন্টস তাহলে we cannot but obey our parents আমরা মাস্টের পরিবর্তে যদি ক্যান নট বাট দেই তাহলে পরবর্তী যে ভার মাস্ট অর্থাৎ মাস্টটা ছিল আমাদের মডাল অক্সিলারি মডাল অক্সিলারি সবসময় মেন ভার্বের পূর্বে বসে এবং মডাল অক্সিলারি ভার্ভের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম সেক্ষেত্রে আমরা মাস্টের পরিবর্তে দিয়েছি ক্যান নট বাট এবং এরপর বাকি অংশটা স্থির থাকবে আমাদের মাস্টের অন্য একটা নিয়ম আছে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট হেল্প করতে পারি দেখো ক্যান নট হেল্প হলে আমাদের সেন্টেন্সটা কি আসে উই ক্যান নট এখানে বাট দিয়েছি বাকি অংশটা আমাদের ঠিকভাবে বসে গেছে যদি আমরা ক্যান নট বাট না দিয়ে এখানে ক্যান নট হেল্প দেই তাহলে মাস্টের পরে যে ভারটা আছে সেই ভারটার সঙ্গে অবশ্যই আইএনজি যোগ হবে we cannot help obeying our parents তাহলে we cannot help obey obeying obeying our parents তাহলে মাস্টের আমরা দুইটা নিয়ম লক্ষ্য করছি মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট দিতে পারি এক্ষেত্রে আমাদের মাস্টের পর যে ভারটা থাকবে সে ভারটার কোনো পরিবর্তন হবে না আর আমরা যদি ক্যান নট বাট না করে ক্যান নট হেল্প করতে চাই তাহলে ক্যান নট হেল্প দিলে মাস্টের পরে যে ভারটা থাকবে সেই ভারটার সঙ্গে অবশ্যই আমাদের আইএনজি যোগ করতে হবে তাহলে তোমাদের মনে রাখতে হবে মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করলে আমাদের যদি ক্যান নট বাট দেয় তাহলে বাকি অংশটা ঠিকভাবে বসে যাবে আর ক্যান নট বাটের পরিবর্তে যদি আমরা ক্যান নট হেল্প দেই তাহলে অবশ্যই মাস্টের পরে যে ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি যোগ হবে এখানে আমি তোমাদের ট্রান্সফরমেশন অর্থাৎ ডিরেকশনের মধ্যে যে নিয়মগুলো আছে তার থেকে শুধু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর মধ্যে নিয়ম লক্ষ্য করছি অনলিন নিয়ম মাস্টের নিয়ম এফডিএর নিয়ম অলওয়েজের নিয়ম সিম্পল নিয়ম আজকে আমি তোমাদের অনলিন নিয়ম এবং মাস্টের নিয়ম দেখালাম পরবর্তী ক্লাসে আমি তোমাদের এভরি অলওয়েজ সিম্পল এবং এদিকে সে negative interrogative imperative exclamatory voices degree সবগুলো নিয়মই পর্যায়ক্রমে দেখাবো আশা করব তোমরা নিয়মিতভাবে আমার সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত থাকবা আর তোমাদের উপকারার্থেই আমরা ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি অবশ্যই তোমরা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত থাকবা তোমরা বাড়িতে সবাই নিজেরা সাবধান থাকবা এবং পরিবার পরিজনদেরকে সাবধান থাকতে পরামর্শ দিবে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলবে ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে